السلام عليكم ورحمة الله وبركاته بدر বদরপুরে জন্ম তুম আহমদ আলীনা দন্য বাপির ঘরের তিনেক মায়ের রিয়া শ্যামবাসী রিয়া দন্ড পাপির করে নেক মায়ের সন্তান দেখলে নয়ন জোড়াই তো হয়তো শীতল প্রাণ রিয়াশামবাসী গো রিয়াশামবাসী গো হাসি মুখের সালাম খানি মিষ্টি মুখের বাণী কেদেবে সবাই সবাই মধুর সালাম রিয়াশান বাসি গো রিয়া রিয়াশান ধন্য বাপের ঘরে রীতি নয়নের